আউজুবিল্লাহ মিনাশাইতানিরাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস ও rehab physio specialist consultant DPRC hospital and diagnostic lab limited বারো বাই এক শ্যামলি রিং রোড আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা টাইটেলটাতেই বুঝতে পেরেছেন যে কিডনি রোগ এবং কোমর ব্যথা বা back pain or low back pain versus kidney disease তো এটা নিয়ে আমাদের রুগীরা প্রায় কনফিউশন হয়ে যায় রুগীরা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে একবার কিডনির ডাক্তারের কাছে একবার মেডিসিনের ডাক্তারের কাছে একবার ইউরোলজিস্টের কাছে একবার অর্থোপেডিক্স ডাক্তারের কাছে একবার নিউরোলজিস্টের কাছে একবার ফিজি ফিজিওথেরাপিস্টের কাছে বা একবার রিহা ফিজিও বিশেষজ্ঞের কাছে মানে ডাক্তারদের পিছনে দৌড়াতেই থাকে আবার রুগীরা অনেক সময় নিজেই কিডনির বিভিন্ন রিমিডি করার চেষ্টা করে নিজে নিজে ওষুধ খায় নিজে নিজে কিডনির বিভিন্ন টিপস নিয়ে চেষ্টা করে মানুষ একটু ভয় পেয়ে যায় অনেকে মনে করে যে কোমর ব্যথা হলে হয়তো কিডনির সমস্যা হয়ে গিয়েছে বা কিডনির ব্যথা এবং কোমরের সমস্যা এই দুইটাকে এক করে ফেলে তো এইটা নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমত আমরা একটু বলি যে কিডনিটা আসলে কোথায় থাকে আমার যদি এই ডামিটা আমরা একটু দেখি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে দুটো কিডনি থাকে মানুষের এবং সিমের বিচির মতো বিন আকৃতি আমাদের এই যে মেরুদণ্ড দেখছেন আপনারা এই মেরুদণ্ড ঠিক মধ্য উপরিভাগে হ্যাঁ নিচে না নিচে না অনেকে কোমরের মধ্যে মনে করে কিডনি থাকে নো এটা ঠিক খাঁচার এই ঠিক নিচের অংশে এই উপরিভাগে মধ্যভাগে এবং এটা মেরুদণ্ডের যে পেটের দিকে থাকে ভিতরের দিকে পিছনে না পেটের দিকে মানে স্পাইন থেকে সামনের দিকে দুইটা কিডনি দুপাশে থাকে এবং কিডনির কাজ কি কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় প্রস্রাবের মাধ্যমে সেটাকে এক্সক্রিয়েশন করে দেওয়া এবং অপ্রয়োজনীয় বডিতে যে কোনো ইমব্যালেন্স বা যে কোনো ইলেকট্রোলাইট যেগুলা আমাদের শরীরে প্রয়োজন নাই বা ব্যালেন্স হোমিস্টেসিস করার জন্য ব্যালেন্স টেক মেনটেন করো কিডনি একটা ভাইটাল অর্গ্যান তো কিডনিতে আসলে সমস্যা কি সাধারণত হয় এটা আমাদের আসলে জানতে হবে কমন যে সমস্যা কিডনিতে হতে পারে ইনফেকশান কিডনিতে টিবি হতে পারে ক্যান্সার হতে পারে স্টোন হতে পারে এবং এই কিডনি দুটো থেকে আবার একটা ইউরেটার আছে আয়সার নিচে তল পেটে আমাদের যে তলপেট এই জায়গাটায় আমরা একটু দেখাচ্ছি ছবির মাধ্যমে এই যে এই যে পেলভিস বোন পেলভিক বোনের এই ঠিক নিচে এখানে ভিতরে এই গর্তটার মধ্যে ব্লাডার থাকে তো এই কিডনি থেকে ইউটার ইউরেটারের মাধ্যমে ব্লাডার পর্যন্ত দুইটা নালি এসে ব্লাডার আসে তারপরে আমাদের মহিলা এবং পুরুষের আলাদা দুইটা ছেলেদেরটা একটু লম্বা থাকে মেয়েদেরটা দুইটা এক্সক্রিশনের জন্য ইউরেথ্রা থাকে যেটার মাধ্যমে আমরা প্রস্রাবটা বডি থেকে বের করে দিই তো এখন এই যে কমন সমস্যাগুলো আমরা বললাম যে এগুলো প্রায় আমাদের কিডনিতে অনেক সময় অ্যাসাল্ট হলে আঘাত পেলে বিভিন্ন কারণে হতে পারে তো কিডনির সমস্যা কোমর ব্যথা হতে পারে হ্যাঁ সত্য তবে সেটা একটু উপরি ভাগে এবং দুই পাশে হ্যাঁ মাঝামাঝি সাধারণত কিবি কিডনির ব্যথাটা হয় না এবং কিডনির ব্যথা কখনো শুরু হলে যাবে না কিন্তু কোমরের যে লো ব্যাক পেনে যে ব্যথা this is also musculoskeletal disorder থেকে হতে পারে এই যে হাড় হাড় আছে না হাড় ও জোড়ার যেটা আমরা পিএলআইডি বলি মাসেল ইঞ্জুরি মাসেল স্পাজম বা কাজের থেকে ধরেন আপনি হয়তো একদিন অনেক কঠোর পরিশ্রম করছেন হ্যাঁ তারপর থেকে কোমর ব্যথা হচ্ছে তাহলে আপনার একটা হিস্ট্রি থাকবে যে এই জাতীয় কোনো আঘাত পেয়েছেন পড়ে গিয়েছেন বা এরকম একটা হিস্ট্রি বা আপনার ব্যথাটা কিছুদিন ভালো থাকতেছে আবার কিছুদিন কমে যাচ্ছে হ্যাঁ বাড়তেছে so this is musculoskeletal disorder এটা কিডনির ব্যথার সাথে সম্পর্ক না কিডনির ব্যথাটা একবার শুরু হলে এটা যেতে চাইবে না হ্যাঁ এটা সাধারণত অলওয়েজ একটা পারসিস্টেন্ট পেইন থাকবে রুগীর জ্বর জ্বর ভাব থাকতে পারে ক্লান্ত হয়ে আসবে এনিমিক হয়ে যেতে পারে এবং কিডনির ব্যথাটা তল পেটের দিকে নিচের দিকে সাধারণত অনেক সময় লোয়ার অ্যাবডোমেন হ্যাঁ প্রস্রাবের রাস্তার দিকে ওদিকে রেফার্ড হতে পারে প্রায় যেহেতু ভিসারাল পেন এবং রুগী খুব দুর্বল ফিল করবে নিজেকে তার কাছে ক্লান্ত লাগবে অনেক সময় প্রস্রাব দিয়ে আপনার ব্লাড যেতে পারে প্রস্রাবের কালারটা চেঞ্জ হতে পারে এবং প্রস্রাব করতে গেলে আপনার সমস্যা দেবে ইউরিনে সমস্যা দেখা দিবে অনেক আটকে একটা প্রস্রাব আসা অল্প অল্প আসা ফোটায় ফোটায় আসা দীর্ঘ সময় প্রস্রাবে বসে থাকা ব্লাড যাওয়া প্রস্রাবের কালারটা চেঞ্জ হয়ে আসা হ্যাঁ এবং অনেক সময় চোখের নিচে পানি আসা হাত পা ফুলে যাওয়া হ্যাঁ এই জাতীয় সমস্যা শ্বাসকষ্ট হওয়া এই জাতীয় সমস্যা দেখা দেবে কিডনির সমস্যায় কিন্তু কোমরের যে মাস্কুলি স্কেলেটাল ডিজঅর্ডারে এই সমস্যাগুলো দেখা দিবে না বা ব্যথা অনেক দিন নাও থাকতে পারে কোমরের সমস্যার কারণে মাস্কুলি স্কেলেটাল ডিজঅর্ডার হলে যেটা কিডনি সমস্যা হবে না ব্যথা নাই কিছু না আবার কিছুদিন পরে ব্যথা দেখা দিতে পারে আর অনেক সময় মাস্কুলে স্কেলেটার বা কোমরের অন্য সমস্যার কারণে ব্যথা পায়ের দিকে চলে যায় যদি কোমর থেকে একেবারে পায়ের দিকে রেফার হয় বুঝতে হবে এটা কিডনির সমস্যা না কিডনির সমস্যাটা ওই যে বলেছিলাম যে পেটের দিকে আসতে পারে বা পিছনে একেবারে মাঝামাঝি পিছনে দুই সাইডে হতে পারে আর একটা হচ্ছে আপনি মুভ করে দেখবেন মুভমেন্ট যদি দেখেন মুভমেন্ট সামনে ঝুঁকতে পিছনে ঝুঁকতে কোমরে ব্যথা হয় ব্যথাটা বেড়ে যায় হাঁটা চলাফেরা করলে ব্যথা বেড়ে যায় this is musculoskeletal disorder nervous system disorder এটা কিন্তু কিডনির সমস্যা না তাহলে আমি মোটামুটি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিতে পেরেছি আশা করি যে কিডনির সমস্যা এবং কোমরের অন্য সমস্যা এক না দুইটা আলাদা জিনিস তারপরও আমরা কি করতে পারি কিডনির সমস্যার ক্ষেত্রে আলট্রাসোনো করলে আমরা কিডনি সাই শেপ এনি খারাপ কিছু আছে কিনা আমরা দেখতে পারি তারপরে একটা কে ইউভি একটা এক্স রেতে আমরা দেখতে পারি তারপরে পস্রাব টেস্ট করে আমরা দেখতে পারি কিডনি প্রোফাইল ব্লাড টেস্টের মাধ্যমে সিভিসির মাধ্যমে আমরা দেখতে পারি হ্যাঁ কিডনির কোনো সমস্যা আরও অনেক টেস্ট আছে ব্লাডের মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি আর মাস্কুল স্কেলেটাল ডিজর্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কোমরের একটা এক্স রে লাম্বোসেক্টাল স্পাইন সেটা দেখতে পারি বা মুভমেন্ট করে আমরা দেখতে পারি রুগীর হিস্ট্রি যে উনি কোনো আঘাত পেয়েছিল কিনা সামনে ঝুঁকতে ফিরতে বা চলাফেরা ব্যথা বাড়তেছে কিনা ব্যথা পায়ের দিকে যাচ্ছে কিনা একটা এস এমআরআই বা সিটি স্ক্যানের মাধ্যমে আরও আমরা কনফার্ম করতে পারি